আজকের এই ভিডিওটা কিন্তু হাজার হাজার মানুষের কমেন্টের ভিডিও আমার লাইফে অনলাইনে অফলাইনে প্রচুর কমেন্ট পেয়েছি এই বিষয়ের উপরে রিয়েল ভিডিও বানানোর জন্য বিষয়টা হচ্ছে সিমের কল লিস্ট সিমের কল ডিটেলস এখন কথা হচ্ছে এই কাজটা কি যে কারো সিমে করতে পারবেন মানে যে কোনো সিমের কল লিস্ট কল ডিটেলস বের করতে পারবেন আর একটু সহজভাবে আপনাদেরকে বলি ধরুন আপনার প্রিয় একটা মানুষ কাছের একটা মানুষ একটা নাম্বারে কথা বলে আপনি জানেন না কথা বলার পর পর সেই নাম্বারটা আপনার সিম থেকে ডিলিট করে দেয় ওই নাম্বারটাও কিন্তু আপনি বের করতে পারবেন মানে হচ্ছে যেই সিমটা দিয়ে কথা বলে ধরুন আপনার সিমটা দিয়ে এক বছর আগে কারোর সাথে কথা বলছেন সেই নাম্বারটা আপনার ফোন থেকে ডিলিট হয়ে গেছে এক মাস আগে কারোর সাথে কথা বলছিলেন নাম্বারটা খুবই প্রয়োজন নাম্বারটা ডিলিট হয়ে গেছে ওই নাম্বারটাও কিন্তু আজকের এই ভিডিওটা দেখার পর থেকে বের করতে পারবেন একদম সহজে তো বন্ধুরা চলুন ভিডিওর মূল কাজে চলে যাই ভিডিওটা ভিডিওর মূল কাজে যাওয়ার আগে ছোট্ট একটা বিষয় আপনাদেরকে একদম সহজভাবে বুঝাচ্ছি ইউটিউবে আমি প্রচুর ভিডিও দেখেছি আপনাদেরকে অনেকেই দেখাইছে সিমের কল লিস্ট সিমের কল ডিটেলস বের করার জন্য গুগল প্লে স্টোরে এসে ই টু পিডিএফ নামে একটা অ্যাপ্লিকেশন আছে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে ওপেন করে জাস্ট এইভাবে আপনারা এখানে টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পরে এখানে চলে আসবেন এইখানে আসার পরে এখান থেকে আপনি মানে ডেটটা সিলেক্ট করে দিবেন কত দিনের ডিটেলস কত দিনের কল লিস্ট বের করতে চান এখানে একটা ফাইলের নাম দিতে হবে দেখুন আমি সিম্পলভাবে দেখ দেখাচ্ছি কিন্তু এইভাবে কিন্তু আসলে কোনগুলা আসে এইটাই আপনাদেরকে বুঝাচ্ছিলাম মানে বুঝাচ্ছি এই যে দেখুন সিমের কল লিস্ট চলে আসলো আমি একটু ব্লার করে রেখেছি আমার নিরাপত্তার জন্য এখানে দেখুন প্রচুর কল লিস্ট চলে আসলো এই সিমের আমার সিমের এখন কথা হচ্ছে কল লিস্টগুলো কোনগুলো আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে বের হয়ে আসলাম এইগুলা হচ্ছে আপনার ডায়াল প্যাটে যতগুলো নাম্বার থাকবে ওই নাম্বারগুলো থেকে যতবার কল এসেছে অথবা যতবার কল দিয়েছেন ওই ডিটেলসটা এসেছে ওই ডিটেলসগুলো মানে কত মিনিট কথা বলেছেন কয়টায় কল দিয়েছেন ওই ডিটেলস ডিটেলসগুলো আসছে এখন কথা হচ্ছে আপনি আপনার ফোনে অথবা আপনার প্রিয় মানুষের ফোনে আপনার প্রিয় মানুষের সিমটার মধ্যে কারোর সাথে কথা বলে নাম্বারটা কেটে দিল ডায়াল প্যাড থেকে অথবা সেফ কন্ট্রাক্ট থেকে কেটে দিল তখন কিন্তু এই অ্যাপ্লিকেশনে নাম্বার শু করবে না আর একটু সহজে আপনাদেরকে বুঝাচ্ছি ডায়াল প্যাড থেকে অথবা আপনার ফোন থেকে আপনার সিম থেকে কথা বলার পরে নাম্বারটা কেটে দিল তখন কিন্তু ওই অ্যাপ্লিকেশনে শু করবে না এখন কথা হচ্ছে রিয়েলভাবে আপনি কিভাবে কল ডিটেলস কল লিস্ট বের করবেন একদম রিয়েলভাবে বের করার জন্য আজ থেকে ছয় মাস আগেও যদি কারোর সাথে কথা বলে কথা বলার পরে নাম্বারটা কেটে দেয় তারপরেও কিন্তু আপনি call history call details call list বের করতে পারবেন এটা কিভাবে করবেন কিভাবে সম্ভব এটা হচ্ছে আপনি যেই সিম ব্যবহার করেন ধরুন আপনি এয়ারটেল ব্যবহার করেন অথবা বাংলা লিঙ্ক ব্যবহার করেন অথবা গ্রামীণ ব্যবহার করেন অথবা যেই সিমের কল লিস্ট কল ডিটেলস বের করবেন সেই সিমটা কোন কোম্পানির আগে দেখতে হবে যদি এয়ারটেল হয় এয়ারটেল গ্রামীণ রবি অথবা বাংলা লিঙ্ক আগে দেখবেন সিমটা কোন কোম্পানির আপনি যেই কোম্পানির এক কথায় হচ্ছে যেই কোম্পানির কল লিস্ট কল ডিটেলস বের করতে চান সেই সিমটা অ্যাক্টিভ থাকতে হবে ফোনে অন্য কারোর সিমের কল লিস্ট কিন্তু বের করতে পারবেন না যেই সিমটারই বের করবেন সেই সিমটা কিন্তু ফোনে অ্যাক্টিভ অ্যাক্টিভ থাকতে হবে অ্যাক্টিভ থাকার পরে সোজা গুগল প্লে স্টোরে চলে আসবেন যদি এয়ারটেল হয় এয়ারটেল মাই এয়ারটেল লিখবেন রবি হলে মাই রবি অথবা জিপি হলে মাই জিপি বাংলা লিঙ্ক হলে মাই বাংলা লিঙ্ক অ্যাপ্লিকেশনগুলো এখান থেকে ইনস্টল করতে হবে তো আমার এই ফোনটার মধ্যে রবি সিম আমি ইউজ করি রবি সিমটা দেখাচ্ছি ঠিক একইভাবে এইভাবে একই প্রসেসে যে কোনো সিমের কল লিস্ট এইভাবেই বের করতে পারবেন কল ডিটেলস কল হিস্টোরি সোজা আমি এখানে চলে আসলাম মাই রবি অ্যাপ্লিকেশনটা এখন দরকার হবে যেহেতু রবি সিমের কল লিস্ট বের করব ওপেনে টাচ করে দিবেন ওপেনে টাচ করে দেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস শু করবে এই ইন্টারফেসটা যখন শু করবে অবশ্যই আপনার নাম্বারটা দিয়ে মানে যেই নাম্বারের call history call lead call list call details বের করতে চান ওই নাম্বারটা দিয়ে অ্যাক্টিভ করতে হবে অ্যাপ্লিকেশনটার মধ্যে নাম্বারটা অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা পেজে যখন নিয়ে আসবে ঠিক একইভাবে একই প্রসেসে কিন্তু প্রত্যেকটা সিমের অ্যাপ্লিকেশন এরকমভাবে নাম্বারটা অ্যাক্টিভ করবেন যখনই নাম্বারটা অ্যাক্টিভ করবেন এখানে পাবেন কল হিস্টোরি নামে একটা অপশন প্রত্যেকটা অ্যাপ্লিকেশনেই কল হিস্টোরির ডিটেলস দেওয়া থাকে এই সিমটা থেকে আজ থেকে ছয় মাস আগেও যদি কারোর সাথে কথা বলে থাকি অথবা নাম্বারটা ডিলেট করে দিই সেই নাম্বারটাও কিন্তু এখানে শু করবে আমি একটু ব্লার করে দিচ্ছি আমার নিরাপত্তার জন্য দেখুন কল হিস্টোরিতে টাচ করে দিলাম ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে যে দেখুন কল হিস্টোরি চলে আসলো এই যে দেখুন প্রত্যেকটা আউটগোয়িং কল অথবা ইনকামিং কল প্রত্যেকটা কল কিন্তু এখানে এখানে চলে আসবে প্রত্যেকটা কল এই সিমের অল হিস্টোরি কিন্তু এখানে চলে আসলো খুব সহজেই কিন্তু ঠিক এইভাবে সিমের অ্যাপ্লিকেশন দিয়ে মাই জিপি হলে মাই জিপি মাই রবি হলে মাই রবি মাই বাংলা লিঙ্ক হলে মাই বাংলা লিঙ্ক অথবা মাই এয়ারটেল হলে মাই এয়ারটেল ঠিক এইভাবে কিন্তু রিয়েলভাবে কল লিস্ট কল ডিটেলস বের করতে পারবেন মানে যদি নাম্বারটা কেটেও দেয় ডায়াল প্যাড থেকে এই নাম্বারটা এখানে শো করবে ঠিক আছে যে কয়টায় কত মিনিটে কার সাথে কথা বলেছিল ঠিক এইভাবে বের করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি এই ভিডিওটা থেকে আপনি ভালো কিছু শিখতে পেরেছেন বিশেষ করে অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু কল লিস্ট বের করা যায় না শুধু ডায়াল প্যাডের নাম্বারগুলো শো করে ঠিক আছে নাম্বারটা কেটে দিলে আর শো করবে না আর আপনি যদি এইভাবে বের করেন call list call details call history একদম রিয়েলভাবে ভাবে বের করতে পারবেন তবে সিম যেই সিমের কল লিস্ট বের করবেন ওই সিমটা স্মার্টফোনে অ্যাক্টিভ থাকতে হবে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় অথবা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য